এসে সখী নিভিতে যতনে নাম লিখো তোমার মনের ভালোবেসে সখী নিভিতে যতনে নাম লিখো পরাণে যে গান

Thank you.

You.